আধার রাতে চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতে চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি তুমি দেখলে ভারে মন আদর করি তাকে যখন রেখো কাশো জাদু মুখ মুক্তি তোমার দেখলে ভারে মন আদর করে তাকে যখন রেখো কাশো বলো যদি ছাড়ব সব তোমায় ছাড়ব না আর কারো কোলে মাগো প্রাণ জোড়াই না ওগো করে তুমি আমার মা তোমার মতো এত না তুমি আমার মা চলে যদি যাও কখনো দেখে যেও না মন বলে তোমায় ছাড়া রাতে সাহায্য তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আলোর রাতে সাহায্য তুমি